رحمت والے درخواست منظور کرنا جب موت سامنے آ جائے جب موت سامنے آ جائے تو مجھ سے ملاقات کرنا پیانو بھی جی সাল্লামের সতের উপরে আমাদের নবীজির নাম রয়েছে আওয়াজ দিয়ে বলুন সুবাহান আমাদের প্রিয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রধান নাম হচ্ছে মুহাম্মদ নাম কি ছিল মুহাম্মদ এই নাম আমাদের প্রত্যেকের নামের শুরুতে আছে মোহাম্মদ অর্থ চির প্রশংসিত আল্লাহ রব্বুল আলমিন এই মোহাম্মদ নামটি পবিত্র কোরআনুল কারিমে চারবার এনেছেন আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সর্বশেষ নবী খাতমুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে এত বেশি ভালোবাসেন এত বেশি মোহাব্বত করেন আমার নবীর পরে কেয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে আর কোন নবীর আগমন আল্লাহ পছন্দ করেন নাই আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ কোরআনে মাজিদে আমাদের নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন নামে সম্বোধন করে ডাক দিয়েছেন যেমনিভাবে কোরআনে করিম এসেছে মোহাম্মদ অনুরূপ এসেছে আহমদ মুজাম্মিল ইয়া মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলমিন নবীজিকে প্রেমেশ্বর ডাক দেন মুদাসির ইয়া মুদাসির অনুরূপভাবে আল্লাহ পাক নবীজিকে ডাক দেন ইয়াসিন সুবাহান আল্লাহ কোরআনে কারিমে আল্লাহ পাক নবীজিকে ডাক দেন তহা মধুর মধুর নামে আমার নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিলেন এবং কোরআনে কারিম আরও এসেছে আমাদের নবীর গুণাবলী নাম রাহিম রাউফ এবং সর্বোপরি রাহমাতুল্লিল আলমিন সারা বিশ্বের জন্য আমার নবী রহমত স্বরূপ ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين জোর বলুন আল্লাহ আকবর নয় নম্বর সুরা সুরা তোবার একশত আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন প্রেমের সুরে ডাক দিয়ে বলেন বান্দাবানেদেরকে আল্লাহ রব্বুল আলমিন মোহাব্বত করে বলেন লাপদ জাকুম নিশ্চয় তোমাদের মাঝে আগমন করেছেন তোমাদের মধ্য থেকে একজন রাসুল আজিজুন আলাইহিম মা আনিতুম তোমাদের দুঃখ তোমাদের কষ্ট তার জন্য দুঃসহ উম্মত যখন ব্যথা পায় আমার রাসুল সমানভাবে ব্যথা অনুভব করে এমন মায়ার নবী দয়ার নবী আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে পাঠালেন আল্লাহ নিজে বাসা দিয়ে কোরআনে বলেন আজিজুন আলাইহিমানিতুম যখন তোমরা বেতা পাও ওই বেতা আমার নবীর বুকের ভিতর অনুভব হয় আল্লাহ বলেন হারি আলাইকুম তিনি তোমাদের জন্য মঙ্গলকামী রাসুল তোমাদের মঙ্গল কামনা করেন নবীজি কখনো নিজের স্বার্থ চাই না উন্মতের কল্যাণ চাই জোরে বলুন সুবাহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি এমন নবী পাঠিয়েছি বিল রহিম যিনি মমিনের প্রতি স্নেহশীল ও দয়াময় এমন নবী আমি তোমাদের জন্য পাঠিয়েছি জোরে বলুন সোবাহান আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলে দিলেন এমন দয়াল নবী মায়ার নবী তোমাদের জন্য পাঠিয়েছি এমন মায়ার নবী পাওয়ার পরেও যদি পাইন তাওয়াল্লাও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও ফাকুল হে নবী আপনি আপনার উন্মতকে বলে দেন হাসবি তোমরা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নাও আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ব্যতীত আর কারো বন্দেগি নেই একমাত্র তার বন্দেগি হয় একমাত্র তার এবাদত করা হয় তার গোলামি করা হয় তিনি হচ্ছেন মোহাম্মদুর আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে শিখিয়ে দেন নবী আপনি হাবিব উম্মতকে বলে দেন যদি তোমরা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আলাইহি তাওয়াক্কাল তো আমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করি তিনি হচ্ছেন মহান আরসের অধিপতি আল্লাহ বলুন না সুবহান আল্লাহ এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীজিকে আমাদের জন্য মহানিয়ামত করে পাঠিয়েছেন কিন্তু নবী আমাদের দিকে মহতাজ নয় আমরা রহমত পাওয়ার জন্য সুপারিশ পাওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি লাভ করার জন্য আমরা সবাই নবীর দিকে মহতাজ আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন আমার নবীকে চির প্রশংসিত এই মোহাম্মদ নাম করে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন সৌরাতুল ফাতা সৌরাতুল ফাতা আটচল্লিশ নম্বর সৌরার নাম ওই সৌরার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন রেশাদ করেন মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদুন রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রাসুল মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রাসুল মোহাম্মদ আল্লাহর প্রেরিত ধূর এই উন্মতের জন্য আল্লাহর সরাসরি প্রতিনিধি আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই উনত্রিশ নম্বর আয়াতে আমার নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম এবং আমার নবীর সাথে সাহাবায় কারাম ছিলেন তাদের গুণাবলী বর্ণনা দিচ্ছেন আমার নবীর গুণ কেমন ছিল সাহাবায় কারামের গুণ কেমন ছিল এই আয়াত কেমন পর্যন্ত উন্মতের জন্য মাপকাঠি হতে পারে আল্লাহ রব্বুল আলমিন শাশ্বত বিধান দিয়েছেন আমার নবী এবং সাহাবার কি চরিত্র ছিল আমার পর্যন্ত উম্মতের চরিত্র কেমন হওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ আল্লাহর রসুল এবং আমার নবীজির সহচর নবীর সঙ্গীগণ সাহাবিগণ যারা ছিলেন তাদের চরিত্র কেমন ছিল আশিদ্দা আলাল বলেন আশিদ্দা আলাল কুফার এটি হচ্ছে কোরআনের আয়াত থেকে বলতেছি আল্লাহ বলেন আমার রাসুল এবং সাহাবিগণ ছিলেন কাফেরদের প্রতি অতি কঠোর আমার নবী এবং সাহাবাইকেরামের গোনা বলেছিল আশিদ্দা ও আলাল কুফার কাফেরদের প্রতি কঠোর ছিলেন কাফেরদের প্রতি কঠোরতা করতেন আশিদ্দা ও আলাল কুফার আমার রাসুল সাহাবেকরাম কাফেরের সাথে কোনোদিন আপোষ করে নাই কাফেরের সাথে গোপনে কখনো হাত মিলাই নাই আমার রাসুল ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধর ময়দানে অবতীর্ণ হতেন কোনোদিন কাফেরের সাথে কখনো ভিতরে ভিতরে হাত মিলাই নাই জোর বলুন সুবাহ আমার রাসুল ইসলামী স্টেট রক্ষা করার জন্য ইসলামী রাজত্ব রক্ষা করার জন্য কাফেরদের সাথে কখনো হাত মিলাই নাই আমার রাসুল প্রয়োজনে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছেন আশিদ্দা ও আলাল কুফারি কাফেরদের প্রতি কঠোর ছিলেন জুরবরুম সুবাহান আল্লাহ রব্বুল আলমিন দুই নম্বর গুণাবলী বর্ণনা করেন রুহামা ও আমার রাসুল এবং সাহাবাহাম মুসলমান পরস্পর একে অপরের প্রতি স্নেহশীল ছিলেন জুরবরুল সুবাহান মমিন মমিনের প্রতি স্নেহশীল ছিলেন মমিন মমিনের প্রতি দয়া মহানুভব ছিলেন মমিন মমিনের প্রতি কখনো কঠোরতা করতেন না কঠোরতা করলে কাফেরদের প্রতি করতেন আসিদ্দা ও কুফারি রোহামা ও বাইনাহম মৌমিন পরস্পর একে অপরের প্রতি দয়া করতেন মহানুভবতা প্রদর্শন করতেন একে অপরের প্রতি দয়া করতেন একে অপরের প্রতি মহাব্বতের সম্পর্ক ছিল মৌমিনের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অন্য আয়াতে বলেন ইন্নামেল মুমিনুনা ইখওয়াতুন মুমিন তোমরা মৌমিন ভাই ভাই হয়ে থাকবে মৌমিন মৌমিনের ভাই জুড়ে বলুন মোমেন মোমেনের বায়ু হয়ে থাকবে মোমিন কখনো মোমিনের প্রতি কঠোরতা করতে পারেন না মোমিনের মোমিনের প্রতি যখন কোনো মৌমিন অত্যাচার করে মোমিনের প্রতি কোনো মোমিন যখন অন্যায় করে আমাদের কলেজাটা পেটে যায় আমাদের প্রশ্ন এসে যায় যে মোমিনের প্রতি জুলুম করলো সেই সত্যিকারের মোমিন হয়েছে কিনা মোমিনের দলভুক্ত আছে কিনা কারণ আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন রুহামা উবাইনাহম মমিন তোমরা পরস্পর সেনাশীল হয়ে থাকবে জোর বলুন সুবাহান মুমিন কখনো মুমিনের প্রতি কঠোরতা করতে পারেন না ঠিক কিনা বলুন আল্লাহ রব্বুল আলমিন বলেন তারহম রুকান সূর্য ফাদলাম মিনাল্লাহি ওয়ারিদওয়ানা হে হাবিব আপনি আপনার সত্যিকারের উম্মতকে দেখতে পাবেন আপনার উম্মতকে আপনার সাহাবা একরামকে আপনি দেখতে পাবেন তারহম রুকান সূর্যাদা তারা রুকু এবং সিজদারত আছে তারা সবসময় সিজদা করে আর রুকু করে আপনি তাদেরকে দেখবেন তারা বেশি বেশি রুকু আর সিজদা করছে রুকান সূর্যাদান কেন তারা রুকু এবং সিজদা করছে তারা রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর করুণা তালাশ করে আল্লাহর রহমত তালাশ করে আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য তারা সর্বদা রূপ এবং সিজদাই আপনি তাদেরকে দেখবেন জোরো বলুন সুবাহ আল্লাহ মোমেনের অন্যতম সিবত হলো বেশি বেশি রুকু করা আর বেশি বেশি সেজদা করা জোর বলুন না সুবাহান বাইর আমার বন্ধুরামার আমার আল্লাহ রব্বুল আলমিন সৌরায় পাতার উনত্রিশ নম্বর আয়াতে মোমেনের আর গুণাগুণ বর্ণনা করতেছেন সীমা হোম ফি মিন ফি মিন আপনি তাদের কপালে তাদের চেহারার ভিতরে আপনি বেশি সিজদা দেওয়ার কারণে তাদের কপালের মধ্যে আপনি সেজদার চিহ্ন দেখতে পাবেন তাদের কপালের মধ্যে সেজদা দেওয়ার কারণে চিহ্ন হয়ে আছে তাদের কপাল থেকে নূর চমকাচ্ছে তারা অতি বেশি সিজদা দেওয়ার কারণে তাদের কপালের মধ্যে আপনি চিহ্ন দেখতে পাবেন জোর বলুন সোবাহান তাদের চেহারা থেকে নূর চমকাবেন একজন নামাজি বান্দার চেহারা থেকে যেই নূর চমকায় ইমানের নূর চমকাবে সীমা হুম ফি ওজুহিহিম মিন আসারি আল্লাহ রব্বুল আলমিন উম্মতকারে স্পষ্ট করে বুঝালেন এই উম্মতের উদাহরণ ذلك مثلهم في التوراة ওয়ামাসালুহুম ফিল ইনজিল আল্লাহ রব্বুল আলমিন এই উম্মতের উদাহরণ আমি আল্লাহ ইঞ্জিলেও বর্ণনা করেছি তাওরাতের ভিতরেও আমি এই উম্মতের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছি এই নবীর উম্মতারা হবে কাজার আইন আপনি তাদেরকে দেখতে পাবেন এক একটা চারা গাছের মতো এক একটা চারা গাছ যখন রোপণ করা হয় ওই চারা গাছ থেকে একটা আগা বের হয় ওই আগাটা বের হয়ে খুবই শক্ত হবে এবং মজবুত থাকবে এদিক সেদিক বাঁকা হবে না ওই চারা গাছ থেকে ওই যে মাথাটা বের হবে ওই মাথাটা সোজা হয়ে থাকবে ফার্স্ট আলাসুকিহীন কাণ্ডের উপর সেই দৃঢ়ভাবে দণ্ডায়মান থাকবে এমনভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে শাসীকে আনন্দ অভিভূত করে শাসীকে আনন্দ অভিভূত করে দেবে আমি যে চারা গাছ লাগিয়েছি আমি সার্থক হয়েছি আমার চারা গাছ কি সুন্দর করে সে আগা মেলেছে আর আগাটা সোজা হয়ে শক্ত হয়ে আসে এই গাছ থেকে অনেক ফলমূল বের হবে আমার চাষাবাদ অনেক উন্নতি হবে শাসা যেমন খুশি হয় আনন্দিত হয় আমার মোমিনরাও তারা ইমানের উপর মজবুত থাকবে ইমান থেকে তারা বিন্দু পরিমাণ পিসপা হবে না এদিক সেদিক নড়ে বসবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন মোমেনরা ইমানের উপর এমন মজবুত থাকবে আল্লাহর উপর এমন অবিচল আস্থা বিশ্বাস রাখবে আমার রাসুলের প্রতি এমন মোহাব্বত তাদের অন্তরে থাকবে ইমানের এই মজবুতি দেখে ইমানের উপর দৃঢ়তার অবস্থা দেখে আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন এই উম্মতের ইমানের দৃঢ়তা দেখে ইমানের চেতনা দেখে ইমানের দীপ্ততা দেখে ইমানের উপর মজবুত তাকাটা দেখেই আশেপাশের কাফেররা বেঈমানেরা মুশ্রেকেরা তারা মুসলমানদের ইমানের পাওয়ার দেখে ইমানে শক্তি দেখে তাদের অন্তরে জ্বালা সৃষ্টি হবে জোর বলুন সোবাহ এটা আমার কথা নয় তাদের উম্মতের ইমানের দৃঢ়তা দেখেই ইমানের মজবুতি দেখেই কাফের অন্তর জ্বালা সৃষ্টি হয়ে যাবে তাদের ইমান হারা করার জন্য হাতে হাতে মোবাইল দিয়েছিলাম ইন্টারনেট দিয়েছিলাম এবং গুগলের মধ্যে লক্ষ লক্ষ উলঙ্গ ছবি তাদের তাদের জন্য দিয়েছিলাম সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছিলাম আলেমদের প্রতি বিদ্বেষ চটিয়েছিলাম দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে আমরা অশিক্ষিত বলে মানুষের কাছে আমরা ভুলে বেরিয়েছিলাম এত কিছু করার পরেও তাদের ইমান এত মজবুত তারা ইমান থেকে নড়ে না ইমান থেকে তারা চিটকে পড়ে না আমাদের ষড়যন্ত্রে তারা পা দেয় না মুসলমানরা ইমানের উপরে মজবুত মোমেনের ইমান দেখে তাদের অন্তর জ্বালা সৃষ্টি হবে তারা সহ্য করতে পারবে না তারা ভিতরে ভিতরে ভিতরে চলতে থাকবে জ্বলন্ত অগ্নির মধ্যে তারা জ্বলতে থাকবে যতদিন পর্যন্ত মোমেনের ইমান মজবুত হবে আমাদের আমল মজবুত হবে আমাদের নামাজ মজবুত হবে আমাদের দাড়ি টুপি ঠিক মতো থাকবে কোরআনের বিধান আমাদের হাতে শক্তভাবে থাকবে ততদিন পর্যন্ত কাফের অন্তরে জ্বালা সৃষ্টি হবে তোমাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না তোমরা ইমানের উপরে মজবুত থাকো তাদের অন্তরে তারা অন্তরে জ্বলতে থাকবে জোরে বলুন সোবাহান লিয়া আল্লাহ রব্বুল আলমিন সুরাই আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম আমি যে মুহাম্মদকে রাসুল করে পাঠিয়েছি তিনি তোমাদের কোনো কোনো ব্যক্তির পিতা নন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম তিনি তোমাদের কোন ব্যক্তির পিতা নন আকবর তিনি হচ্ছেন আল্লাহর রসুল তিনি হচ্ছেন শেষ নবী তারপরে আর কোনো নবী আসবে না তারপরে আর কোনো নবী পৃথিবীতে আগমন করবে না নবীন যার মাধ্যমে আমি নবুয়তের ধারাবাহিকতাকে সমাপ্তি ঘোষণা করছি কেয়ামত পর্যন্ত তারপরে আর কোনো নবী আসবে না তিনি হচ্ছেন আমার একমাত্র রাসুল আমার একমাত্র দূত তিনি হচ্ছেন উম্মতের জন্য শেষ নবী জোরবরুন সুবাহান আল্লাহ রব্বুল আলমিন সৌরাই মুদাসিরেন আমার নবীকে আল্লাহ রব্বুল আলমিন মহাব্বত করে আদর করে ডাক দিয়ে বলে আমার নবী একটি চাদর গায়ে শুয়ে আছেন ঘুম উঠে পড়ুন কুম ফানজির আপনার উম্মতকে সতর্ক করুন উম্মতকে সতর্ক বাণী দেন আপনার উম্মতটা বিপদগামী হয়ে যাচ্ছে তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ইসলামের মূল থেকে দূরে সরে যাচ্ছে তারা কোরআন থেকে দূরে সরে যাচ্ছে হাদিস থেকে দূরে সরে যাচ্ছে তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে আপনি তাদেরকে আপনার চাদর সরিয়ে ঘুম থেকে উঠে পড়ুন ফানজের উম্মতকে সতর্ক করুন জাহান্নাম সম্পর্কে সতর্ক বাণী শোনায় দেন জোরে বলুন সোবাহান আপনি ঘুম থেকে উঠে উম্মতকে সতর্ক মানে শোনায় দেন তারা যেন শয়তানের দুকাই না পড়ে দুনিয়ার লোভ লালসাই না পড়ে তারা যেন পৃথিবীর চাকচিক্যের মধ্যে ধোকা পড়ে না যায় তারা যেন জাহান্নামের যাত্রী হয়ে না যায় কুম্ফা আনজির ওয়ারাব্বাকাফাকাব্বির আপনার প্রভুর মাহাত্ম আপনি উম্মতের কাছে বয়ান করে দিন জোর বলুন আল্লাহ আমি আল্লাহ কত বড় আমি আল্লাহ কত মহান আমার মাহাত্ম কাব্যের তোমার প্রভুর মাহত্ব উম্মতকে জানায় দেন উম্মতকে শোনায় দেন আল্লাহ রব্বুল আলমিন এরপরে বলেন আপনার কাপড় পবিত্র করে ফেলুন আপনি পবিত্র হয়ে যান ওয়াসিয়া বাকা পাতা হের আপনার কাপড় পবিত্র করুন ওয়ার রোজা অপবিত্রতা থেকে বেঁচে থাকুন অপবিত্রতার কাছে যায়েন না ওয়ালা তামনুন তাস তাকথির কারো কাছ থেকে বেশি বেশি প্রতিদান পাওয়ার জন্য কাউকে কিছু দিয়েন না ওয়ালি রব্বিকা ফসবির আল্লাহর বিধান প্রচার করতে গিয়ে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে এভাবে আদর করে মহাব্বত করে ডাক দিয়ে বলেন ইয়া কলিলা হে চাদর আবৃত হে চাদর আবৃত ঘুম থেকে উঠে যাও রাত শেষ হয়ে যাচ্ছে রাত্রে শেষ আগে আগে ঘুম থেকে উঠে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকার জন্য যাই নমাজে দাঁড়িয়ে যাও তাহাজ্জুদে দাঁড়িয়ে যাও আল্লাহকে ডাকো আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে কত পেয়ার করেন মহাব্বত করেন ভালোবাসেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমার নবীজিকে এই পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন জোর বলুন সুবাহান আল্লাহ এই সব যে গম্বদ سبز گمبد والے منظور دعا کرنا جب وقت نزا آئے دیدار آتا کرنا کبھی بول یا رسول اللہ আপনি হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমত আপনি সবুজ গম্বদের নিচে শুয়ে আছেন আমরা সবাই জানি মদিনায় মোনাওয়ারাত আপনি সবুজ গম্বদের নিচে শুয়ে আছেন ইয়ারসৌল আল্লাহ আপনার কাছে দরখাস্ত করছি আমি একজন আপনার আশেক আমি একজন আপনার প্রেমিক আপনার কাছে দরখাস্ত করতেছি আই সবজে গম্বদওয়ালে মঞ্জুর দোয়া করনা जब वक्त नजा आए दीदार आता करना যখন আমার মৃত্যু চলে আসবে মালাকুল মাউ যখন আমার সামনে আসবে চলে আসবে তখন আমার পাশে কেউ থাকবে না আপনি তখন আমার মৃত্যুকালীন জীবনের শেষ মুহূর্তে হলো আপনি আপনার দিদার নসিব করে দেন জোর বলুন সুবাহান আই সাবজে গম্বদ ওয়ালে দোয়া করনা جب وقت نظر آئے دیدار عطا کرنا ای رحمت والے درخواست منظور کرنا جب موت سامنے آ جائے جب موت सामने आ जाए तो मुझसे मुलाकात करना ऐ नूर खुदा या सामने आ जाना या दर पे बोला लेना या ख्वाब में आ जाना হে রসুল এই জীবনের চর্মচক্ষু দিয়ে আপনাকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই আপনি যদি মেহরবানি করে আমাদের চোখের সামনে যদি আসতেও না পারেন আপনি স্বপ্ন যুগেও আমাদের সামনে চলে আসো ইয়াদার পে বোলালে না ইয়া সামনে আজানা ইয়া খাব মে আজানা আই পরদানশী آئی پر دنش پردے میں رہنا آئی پردہ نشی پردے میرا کرنا جب وقت نظا آئے دیدار آتا کرنا